আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কওমি হাফিজা মাদ্রাসার হিফজ বিভাগের সুযোগ্য শিক্ষক হাফেজ হোসেন সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম খোদার প্রেমে বিমুগ্ধ হয়ে যারা দিয়ে গেছে শিও প্রাণ তারা মরে নাই হয়েছে শহীদ হয়েছে খোদার মেহমান ভুলিনি আজও ভুলিব না কভু কেননা তারা মোদের ভাই আজ সম্মেলনে তাই আমি তাদের মুক্তির জয় গান গাই তোমার আমার এক উঠানের মাঝখানে এক নদী দুই দেহে এক প্রাণের বাঁধন বইছে নিরবধি তোমার আমার এক উঠানের মাঝখানে এক নদী দুই দেহে এক প্রাণের বাঁধন বইছে নিরবধি তোমার দুঃখের অশ্রু আমার দু চোখ বেয়ে পড়ে তোমার বুকের জখম থেকেও আমারই ঘুম ঝরে তোমার দুঃখের অশ্রু আমার দু চোখ বেয়ে পড়ে তোমার বুকের জখম থেকেও আমারই খুন ঝরে তোমার ব্যথার চিৎকারে ওঠে আমার গানের সুর কাছাকাছি আছি পাশাপাশি আছি তবু তুমি কত দূর আরাকান আরাকান আমার বন্ধু গো আরাকান তুমি আর আমি ভাই ভাই যেন আমার মুসলমান সম্পান কাঁদে নাফতরি আর বান হাহাকার করে সম্পান কাঁদে নাফতরি আর বান তুমি পরাধীন থাকবে না যেন মাজলু মারাকা বহুকাল ধরে তুমি আর আমি শুনিবীর প্রতিবেশী তুমি মুসলিম আরাকানি আর আমি যে বাংলাদেশি বহুকাল ধরে তুমি আর আমি শুনিবীর প্রতিবেশী তুমি মুসলিম আরাকানি আর আমি যে বাংলাদেশি শত বেদনায় চৌচির হয়েছে ছিলে আশ্রয় আমি তো দুবার খুলি নাই তবু ভুলি নাই পরিচয় শত বেদনায় চৌচির হয়েছে ছিলে আশ্রয় আমি তো দুয়ার খুলি নাই তবু ভুলি নাই পরিচয় জানি একদিন পথ খুঁজে খুঁজে পেয়ে যাবে তুমি পথ জানি একদিন পথ খুঁজে খুঁজে পেয়ে যাবে তুমি পথ তোমার আকাশে স্বাধীন পতাকা উড়বেই পদ পথ তুমি পারা যাচ্ছে তুমি হারবে না না আমি জানি তুমি পারবে তুমি দাঁড়াবে কদম বাড়াবে সব শত্রু সেনাকে তাড়াবে তুমি শোককে শক্তি করে নিয়ে ওই সালিম শাহীকে হারাবে তুমি শোককে শক্তি করে নিয়ে ওই সালিম শাহীকে হারাবে তুমি পালাবে না আর জ্বালাবে আগুন হারাম জাতির তখতে দেখো এ আবার সহস্র প্রাণ জাগবে তোমার রক্তে তুমি পালাবে না আর জ্বালাবে আগুন আরাম জাতির তখতে দেখো এপার ওপার সহস্র প্রাণ জাগবে তোমার রক্তে জানি তোমাকে পোড়ানো ধোঁয়া ছাই থেকে উঠবে দ্রোহের ঝড় নরপেশাচের মসনদ ভেঙে পড়বেই থর থর আর আর আরাকান আমার বন্ধু গোয়ার আরাকান তোমার জন্য গে যাই আমি মুক্তির জয়গান নাফদরি আর বান হাকার করে সম্মান কাঁদে নাফদরি আর বান তুমি পরাধীন থাকবে না যেন মাজলুম আর কান